মারলো বিষের তি বিষের জ্বালায় আজামি হইয়াছি অস্থি ও বিষের জ্বালায় আজামি আমি হইয়াছি অস্থির কে যেন আমার বুকে কে যেন আমার বুকে মারল বিষের তি বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির আশা ছিল মনে প্রাণ বন্ধুর শনে ভালোবেসে ঘর বান্ধিব সঙ্গপনে কত আশা ছিল মনে সঙ্গপনে ভালোবেসে ঘর বান্ধিব প্রাণ বন্ধুর শনে বন্ধু করতো নীলা না একদিন কি হাল